করে ঠান্ডা করিয়া আর জীবনে ফাপ গুণা অনেক আছে আমার গুণা আপনারা দেখলে আমার সামনে বসে ওয়াজ শুনতেন না আপনারা বুঝেন নাই আমার গুণা আপনারা দেখলে আমার সামনে বসে ওয়াজ শুনতেন আবার আপনারা এত সাধু না আপনারা গুণা দেখলে আমি আপনারা লয়ে বই বস করিয়া আবার আসে জোরে আসিস কি লেগা শোনেন এতে হাসি দিলেন খিলখিলে আমি কিন্তু কথার ছলনায় অনেক কথা বলি হাসি তিন প্রকার কয় প্রকার উপরে ক্লাসে যাওয়া লাগতো না ক্লাস নাইনের হাদিসের ভিতরে বাবু দহেকের অধ্যায়ের ভিতরে আছে আছে না হুজুর এটার ভিতরে আছে তো হাসি তিন প্রকার এক প্রকার তাবাসুম দুই প্রকার দহেক তিন নাম্বার কাহকাত তাবাসুম হাসি দেওয়া মুস্কি হাসি দাঁত দেখা যাইতো না এটা আদায় করলে নবীর শূন্যত আদায় হয় দশটা রহমত বর্ষণ হয় তার উপরে দহেক যে হাসিটা এটা দিলে আওয়াজ হইতো না দাঁত দেখা যাইব কিন্তু কোনো সোয়াব হইতো না গুণ হইতো না আর কাহকাত যে হাসিটা এটা হচ্ছে অট্ট হাসি এই হাসিটা যদি দেন শয়তান বলে মুমিনের মুহের ভিতরে ফসাব করে দেয় আর জোরে কইতেন না নাউজুবিল্লা মনে করেন এন একটা হাদিস কইছিলাম না এটা একটা হাদিস না এটা যেহেতু একটা হাদিস এটার উপর আমল করার দরকার আছে না তাহলে আপনারা কেউ খিলখিলে হাসি দিয়েন না মুসকি হাসি দিবেন যেন আপনার হাসিটা দিয়ে চাই আমার ওয়াজের গিয়ারটা এক মিনিট বাইরে যায় আর কি একটু আল্লাহ আল্লাহ কবুল করো কামিন আসলে বলেন আমিন একটা কথা জিকির লা ইলাহ ইল্লাল্লাহ আবদালু জিকির লা ইলাহ ইল্লাল্লাহ ও আবদালু দোয়াই আলহামদুলিল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন লা ইলাহ ইল্লাল্লাহ পড়বেন তো সবাই একটু জবান খুলে আমার সাথে পড়বেন আর কি জিকিরের ধ্বনিতে জোরে নামাজে রোজা চাই রহনা তোমার মা বাবার মতে চাই রহনা বললেন না মাস বেশ কমবে বেশ চাই রহনা তোমার মা বাবার মতে চাই রহনা আমার নবীর দুরুদ বইল না আমার নবীর দুরুদ সাউন্ড না গেছে নাই আমার নবীও তোমায় বলবে না আল্লাহ ইলা

ও আমার নোয়াপাড়ার বাবারা বন্ধুরা আপনাদেরকে যদি প্রশ্ন করি ও আমার বাবারা আপনারা বলেন আপনাদের জীবনে গুণা আছে না নাই সবাই এক বাক্যে বলবে হুজুর আমার এত গুণা আমার গুণা যদি আমার সন্তান দেখতো আমার আব্বা বইলা ডাকতো না ও হুজুর আমি সন্তানের গুণা যদি আমার আম্মা দেখতো আমার পরিচয় দিত না সন্তান বলে আমি হুজুরের গুণা যদি এলাকার মানুষ দেখতো আমার সমাজের মধ্যে রাখতো না আমাকে সমাজ থেকে বাদ দিয়ে দিত ও হুজুর আমার গুণাগুলো মাফ করার মতো এমন কোনো রাস্তা আছে আসিনি সাহাবাই কারাম আমার নবীরে ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই ইয়ার সুলাল্লাহ গুণাগুলো কেমনে মানুষ পরিষ্কার করব আপনার উন্মত বিপদে পড়া যাবে গুনার জন্য আমার নবী বলেন লিকুল্লি সাই ইনসে কলা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র রয়েছে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেন না আপনার উম্মতের গুনার কারণে তো তারা আটকা পড়ে যাইব ময়দানে মাসরে আপনার উম্মতের গুণাগুলা মাপ করানোর মোশন করার পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আমার নবী কয়ে গুণাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হইল ওয়াসি কলাতিল কুলুবি জিক্রিল্লা তিরমিদি শরীফের হাদিস ওয়াসি কলাতিল কুলুবি জিক্রিল্লা উম্মতের কলবের গুণাগুলা পরিষ্কার করার যন্ত্রের নাম হইল আল্লাহ পাকের নামের জিকির কার জিকির চোখটা বন্ধ করে দিবেন যারা তরিকতের মানুষ আমি দেখলাম অনেকে সারসিনা দরবারের ভক্তমুরিদান আছেন অনেকে সিটাঙের হুজুরের আছেন অনেকে বিভিন্ন দরবার শরীফের আসেন ও বাবা আপনার তালিমের মাহফিলে গেলে দেখবেন আপনার তালিমের মাহফিলে একটা জিনিস শিখায় দেয় এ বাবারা শোনো তোমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে ছোট্ট একটা সাদা গোস্তের টুকরা আছে যেটাকে বলা হয় তরিকতের বাসায় তাসাউফের বাসায় লতিফে কল্প কি একবার ছোট লতিফে কল্প সাদা দুধের চাইতে বেশি সাদা ওই লতিফে কল ওইটার মধ্যে যখন তুমি একটা গুণা করো একটা দাগ পড়ে যায় দুইটা গুণা করো দুইটা দাগ পেরা যায় তিনটা গুণা করলে তিনটা দাগ পেরা যায় আমার নবী বলে রে ওই লতিফে কলপটা যদি কারোর পরিষ্কার না হয় আমার আল্লাহ তাকে বলবে ফা দাখালার নার ও বান্দা তুমি জাহান নামে চলে যাও আর যদি কারোর হয় সুন্দর লতিফে কলপটা হয় পরিষ্কার আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন ওই বান্দাকে বলবে ফা দাখালাল জান্নাতা তুমি জান্নাতে চলে যাও বর্তমান একশো নম্বরের পরীক্ষা হইলে কত পাইলে পাশ তেত্রিশ লেখলে ভাষান্তা তাহলে খাতা কাটাতে সু কত ফাইলে ফাঁস একশোতে আর কবরের পরীক্ষার মধ্যে একশো নাম্বারের পরীক্ষায় কত ফাইলে ফাঁস কি বলতে পারবেন মার্শাল্লাহ কত একান্ন পাইলে পাস নবী আমার বলেন এই কলবের ময়লা যার পরিষ্কার থাকবে না সে জাহান্নামি যার পরিষ্কার সে জান্নাতি নবী কেমনে পরিষ্কার করব গুণা তো করে ফেলেছি অনেক নবী আমার বলেন যখন তুমি তোমার গুনার কথা স্মরণ করবা চোখটা বন্ধ করে দিবা চোখটা বন্ধ করার পরে ওই কলবের গুনার কথা স্মরণ করে আল্লাহ আল্লাহ আল্লাহ বলে ডাক দিবা আমি জানতে চাই রে আমার চান্দিনা মহিসাইলের নোয়াপাড়া স্বর্ণকার পাড়ার মানুষ আপনারা জোরে বলেন আমরা ওই আল্লাহর জিকিরের মাধ্যমে গুণাগুলা মাফ করানোর দরকার আছে না নাই সবান কুলে চোখটা বন্ধ করে দেন গুনার কথা স্মরণ করেন আর জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ আল্লাহ পাগল মন মারবা আল্লাহ আল্লাহ একবার আর বাবলে না রে তোর হই বরে মহরমন বসলা আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথে পাইবি নায়ক জন পাগল মন মারবা আল্লাহ আল্লাহ একবা হার বাবলে না রে তোর হইব রে মহরবন মশলাও মন রে বন্ধু বান্দ বাঁচে যত জানা যায় যাবে শত শত আধার ঘরে কেউ তো যাবে না সঙ্গার ইয়ে, মারহাবা ওই সাথে ওই কবর সঙ্গের সাথে নবী নরে দন পাগল মন মারহাবা অল্লাহ অল্লাহ একবার হার রে তোর হইব রে মরণ মারহাবা আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ লাগবে শরণ নাই আল্লাহ আল্লাহ আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিয় ইমানদার বানাইয়া নিয় নবীজির প্রেমে ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মার হাওয়া আল্লাহ আল্লাহ আল্লাহ পাবার আশা নাই রে আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার নাইয়া নিয়র ইমানদার নাইয়া নিয় নবী জির প্রেম ইমানের মন সবাই বোঝার অফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কোরআন বলছেন নবী সরওয়ারে বুহারি শরীফ দেইকা লইয় মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবান কুলে উচ্চ কণ্ঠে ধরে পড়ি আলহামদুলিল্লাহ এত আসতে পড়লেন আপনারা তো আলহামদুলিল্লাহ পড়তে জানেন না হুজুর কেন জানি আমরা জানি এই আলহামদুলিল্লাহ যখন আল্লাহ কোনো বান্দা পড়ে হাদিস রসুল সাল্লাহাম বলছেন আল্লাহ পাকের কোনো বান্দা যখন তার অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করে রহমতের বৃষ্টি যেভাবে নিচে পড়ে আল্লাহ পাকের রহমতটা তার সাইতে দ্রুত গতিতে ওই বান্দার উপরে পড়ে হুজুর অন্তরে পড়লে আলহামদুলিল্লাহ আদায় হয় জবান খুলে পড়লে হয় এখন জানতে চাই জোরে পড়বো কেন আর আসতে পড়বো কেন নবী আমার ডাক দিয়া বলে উম্মত আমার যখন তোমরা তোমাদের জবান দিয়ে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ এবং তোমরা ইয়া রাসূল আল্লাহর ধ্বনি জবান খুলে জোরে জোরে তিলাবাত করো অথবা জবান দিয়ে পড়ো আমার আল্লাহ পাক রাব্বুল ওই বান্দার মুখের জবানের আওয়াজটা যত দূরে পর্যন্ত যায় অত দূর পর্যন্ত গাছপালাগুলা ওই বান্দার জন্য সাক্ষী হইয়া যায় হাসরের ময়দানে যখন বান্দার মিজানের পাল্লা আটকানো হবে মিজানের পাল্লার মধ্যে বান্দার ন্যাকামল এবং বদামল দেওয়া হবে যখন বান্দার আমল হবে কম ওই বান্দাটার ন্যাকামলের পাল্লাটা কম হওয়ার কারণে যত গাছপালা বান্দার আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ শুনবে অতগুলা গাছ আই না আমার আল্লাহ ওই বান্দার আমল নামাই তুইলা দিব হুজুর মহিলারাও কেমন করবে না নবী আমার বলেন সাবধান কোন মহিলার গলার কণ্ঠের সুর যেন একটা পর্দা দেওয়ার পরে একটা গালিচা দেওয়ার পরে একটা পর্দা দেওয়ার পরে ওই পর্দার বাহিরে যেন মহিলার গলার আওয়াজ না যায় না না না ওই মহিলা আওয়াজ করতে হবে আল্লাহকে ডাকবে নবীকে ডাকবে জিকিরও করবে দ্রুত পড়বে পারো পড়বে তবে মহিলারা মনে মনে কলবে কলবে পড়বে কিন্তু নবী গো আমরা কি ওই পরিমাণ সাওয়াব পামুনি যেগুলা গাছের কারণে পাওয়া যাইত আমার নবী কই মহিলারা তোমরার হিসাব একটু কম হইব তোমরা ওইগুলার প্রয়োজন নাই এ মা এ আমার মহিতাল নোয়াপাড়া স্বর্ণকার পাড়ার মাহফিলের আওয়াজ শুনতে তো কুম্মা দানি আজকের মাহফিলে এই আখিরি মুনাজাতের জন্য এখনো বৈশা রয়েছে আমি নিশ্চিত নিশ্চিত রে ওই মাঠ আজকে তাহার তাহাজুদ না পেরা ঘুমাইতো না আল্লাহর কোরআনের আয়াত আল্লাহ পাকরাপুল আমি সব মাহফিলে তাহাজুদের নামাজের কথা এক মিনিট হইল বলি বাবা আল্লাহর কোরআনের আয়াত আমার আল্লাহ পাকরাপুল আলমিন কোরআনুল কারিমে বলতেছেন ওয়াবি আল্লাহ আকবর জোরে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বি به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا রাত্রি কিছু অংশে যুদের নামাজ পড়ে ওই যুদের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ আপনাকে মাতামে মাহমুদ প্রদান করবে সাহাবিরা ডাক দিয়া বলে ইয়ার সুলাল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি যদি যুদ পড়েন আমার আল্লাহ আপনার মাতামে মাহমুদ দিব আমরারে দিব কি সোহান আল্লাহ আমার নবী বলেন আল্লাহ আপনি তো আমাকে বাবাল জান্না আমার জান্নাতের মালিক বানাইছেন ও আল্লাহ আমি চাই না মাকামে মাহমুদ আমার উম্মতকে এগুলা দান করে দেন আমার আল্লাহ ডাক দিয়া বলে ও হাবিব গো আপনার উম্মত যদি গভীর রজনী তুইটা অন্তরটা খালেস নিয়ত করে তাহার যুদের নামাজটা পড়ে একদিন নয় দুই দিন নয় তিনটা মাস সময় দিলাম বাবা বিদেশ যাইতে পারো না ব্যবসা করো তোমার বরকত হয় না গুনার তোমার জন্য তোমার অন্তরটা তোমার শান্তিতে ঘুমাইতে দিতেছে না তোমার স্ত্রীর গর্বের সন্তান হয় না স্ত্রীকে যা বলবা সন্তানের পড়ালেখা রোগ বালা মুসিবত গড় থেকে সারে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম নামাজের দোহাই দিলাম তাহার যুদের নামাজ না খালেস নিয়তে তুমি তিনটা মাস পইরা দেখো তোমার সকল সমস্যার সমাধান একজন করে দিতে পারে তিনি কি আরো কি আরে কখনো তোমাকে যদি বলি হেদায়াতের আলো দিয়ে নিয় কাছে তুলি দয়া করে ঠাই দিও দয়া করে ঠাই দিও ওগো দয়াময় তুমি রহমান মেহেরবান অন্ধ গাগে না শুধু তোমারই গুণগান ভুলেও ভুলে না তবসান তুমি রহমান তুমি মেহেরবান জবান খুলে ধরে বলেন আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ পড়বেন কয়বার বুঝলে গেছেন গা একবার আলহামদুলিল্লাহ পড়লে রহমত বর্ষণ করে বৃষ্টির সাইতে দ্রুত গতিতে আলহামদুলিল্লাহর ফজিলত বর্ণনা করতেছিলাম ওয়াজ এখনো ঢুকি নাই বসবেননি একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে মোটামুটি চারজন আলেম আলোচনা করেছেন এখানে যে চারজন আলোচনা করেছেন আমি চারজনের ছোট বললাম না একুশ বিশেষ আমন্ত্রিত অতিথি যারা আছেন পাঁচজন এবং মাহফিল পরিচালনা করছেন সাইদুল সাইদুর রহমান সাইল সাহেব এলাকার মুরব্বেনে কেরাম আপনারা যারা আছেন সবার প্রতি দোয়া কামনা করে আলোচনার ধারাবাহিকতায় যাচ্ছি তবে আরেকবার সালামের জবাব দিয়ে নই শূন্য তাদাই করার লক্ষ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঘুমাইছে না না ঘুমাইছে না আছে তাহলে আপনারা বসবেন কতক্ষণ নাকি হিয়াল চিনেন আপনারা হিয়াল হিয়াল না মনছেন না মানে খাস বাংলা এটা হচ্ছে আমরা এলাকার বাংলা হিয়াল যেটা হ্যাঁ শিয়াল শিয়াল রাইতকে কুয়াইনি কুয়াইনি সবটি সমানে ডাহে না প্রথমে একটা ডায় প্রথমে একটা কি কিটাও গাড়ি রেখে ডাইবার দমু দিলে কেউ বাস আগে হন্তইব কি কইব যেন শিয়াল দেখবেন একটা শিয়াল যখন এ পাশ থেকে কবরস্থানে ডাক মারে উ দেখবেন এটার পাশাপাশি পার্শ্ববর্তী কবরস্থান বা শিয়াল যদি থাকে এটার লগে লগে আরো দুইটা ডাক মারে এ দুইটা ডাহার মরে এরপরে এক সমানে কয়েকটা হু হু হু ঠিক না অন্ত ফতমটা ডাক দেওয়ার পরে সবই কি লেগে ডাকবে কমছে এ আমরা আমরা ইস ওয়াদায় জ্ঞানী হইব বুঝলেন না করাত করে কি ভাত রান্ধন যাও ডেকসিত করে তো এটা ডেকসি আজকে হইব ওয়াজ ইনশাল্লাহ তাহলে শিয়াল একটা লোক আরো দশটা জবাব দিয়ে কি কয় আমরা আপনার একবার ডান হাত তুলে আল্লাহ আকবর করে এখন আমরা আসি আল্লাহ আকবর চিল্লা পড়েন ইয়া রসুল আল্লাহ উচ্চ কণ্ঠে বলি ইয়া বলি আল্লাহ গভীর মনোযোগ নীরব থাকবেন আলোচনার ধারাবাহিকতা শুরু করার আগে আমি আপনাদের সবার কাছে একটা কথা জানতে চাই আপনারা জবানটা খুলে বলেন আমাদের আসল বাড়িটার নাম কি বিল্ডিং না কবর ধরে বলেন বিল্ডিং না কবর আল্লাহ কোরআনে বলেন আইনামা তাকুনু ইউদরিক يحييكم الموت ওয়ালাউ كنتم في بروج مشيدا আল্লাহ বলেন আইনামা তা কোনো কোথায় লুকাইবা ইউদ্রিক কোমল মৌত মৃত্যু থেকে পলায়ন করার জন্য ফি বুরু জিম্মুসাইয়াদা যদি একটা বড় দুর্গ বানাই ওইটার মধ্যে প্রবেশ করো আমি আল্লাহর মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে কারণ আল্লাহ ঘোষণা করেন কুল্লু নাফসিং জাইকাতুল মাউত কারণ প্রত্যেকটা নফসকে মৃত্যুর সাধ্য গ্রহণ করা লাগবে আমি জানতে চাই আমার আজকে নোয়াপাড়া স্বর্ণকার পাড়ার মহিষাল চান্দিনার বাবারা বন্ধুরা যত মানুষ বসে রইলে আপনারা বলেন মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবেনি আরো জনে বলেন পারবেনি করতে পারবে না আমার নবীর হাদিসে মুবারাকাত তিরমিদি শরীফের মধ্যে হাদিস বর্ণনা আমার নবী রহমাতাল্লিন আলমীর নবী ডাক দিয়ে বলে উম্মত আমার জাহান নামের আজব বড় কঠিন তবে মৃত্যুটা বড় সহজ মনে করে উম্মত তোমরা বারবার মৃত্যু থেকে বাঁচার জন্য আইসিউতে রাইকে এক লক্ষ টাকা খরচ করে মা বাপরে বাঁচাইতে চেষ্টা করো কিন্তু না রে না হাজার চেষ্টা করলো মারে বাঁচানো যায় না আব্বার আইসিউর মধ্যে ঢুকে বাঁচানো যায় না কিন্তু আমার নবী কয় ওই মরার পরে একটা জায়গা হবে ওই জায়গাটা জাহান নাম অথবা জান্নাত আমি নবীর উম্মত যদি হাজার বার চেষ্টা করে জাহান নাম থেকে বাঁচতে রে আমার উম্মত জাহান নাম থেকে বাইসা জান্নাতে যাইতে পারবে তবে মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না আপনারা জোরে বলেন আমরা জাহান নাম থেকে বাঁচতে চাই কি চাই না আল্লাহ বলেন তিনটা কাজ করতেইব তিনটা কয়টা আল্লাহ কি অজু কইরা শরীর পবিত্র করার আগে কলব পরিষ্কার করতে হইব